শিরিক থেকে আপনি বাঁচবেন কিভাবে যেহেতু বলেছিলাম শিরকের ধরন আর শিরিক থেকে আপনি কিভাবে বাঁচবেন শিরিক থেকে বাঁচার জন্য সব থেকে বড় পদক্ষেপ যেটা আপনার হবে আপনার জবান খুলবেন না এমন কোনো বাক্য উচ্চারণ করবেন না যেই কথাটা জায়েজ এর প্রমাণ যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি এই কথা বলবেন না তাহলে আপনি শিরিক থেকে বাঁচতে পারবেন মানে কোন সময় কি বলতে হয় বিপদে পড়লে কখন কোন বাক্য উচ্চারণ করতে হয় এ সম্পর্কে আপনাকে জ্ঞান হাসিল করবেন যদি আপনারা জানা থাকে যে হ্যাঁ যেমন ধরেন হচুট খেলে পড়ে গেলে ব্যথা পেলে কি বলতে হয় কি বলতে হয় আর কিছু কি বললেন বিসমিল্লা একজন বলেছে বিসমিল্লা বলতে হয় আরেকজন বলেছেন ইন্নানিল্লা বলতে হয় তার মানে অধিকাংশদের ইন্নানিল্লার পাল্লা ভারী এটা ভুল শিক্ষা পড়ে গেলে যখন স্লিপ করলেন পড়ে গেল হাতে থেকে মোবাইলটা পড়ে গেল কি বলবেন বিসমিল্লা এটা হচ্ছে আদব পরে গিয়ে ভেঙে গেছে কোমর ভেঙে গেছে হাড্ডি বা কোনো একটা কিছু ঘটনা ঘটে গেছে রেজাল্ট শেষ তখন ইন্নানিল্লাহ ওটা ঘটনা রেজাল্টের বাচ্চা মরে গেছে মরে গেছে তখন কি বলবে ইন্নানিল্লাহ ওটা রেজাল্ট হয়ে গেছে ফাইনাল পরে গিয়ে কোমর ভেঙে গেছে তখন ইন্নানিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন এটা হচ্ছে সান্ত্বনা নেওয়া যে যাক আমরা সবাই আল্লাহর জন্য আল্লাহর কাছে ফিরে যেতে হবে হাই হতাশ না করা কিন্তু যখন পরে গেলেন তখন কি বলবেন ওই ওই সময় বলবেন বিসমিল্লা ফেরাউনের দাসীর একটা ঘটনা আছে যে হাতে থেকে চিরুনি পরে যাওয়ার পরে সে বলছিল বিসমিল্লা আর যার ফলে ধরা পড়ে গেছে সে তো মুসলিম তাহলে ওখান থেকে আসছে কথাটা তো যে কোনো সময় বাচ্চা পরে যাচ্ছে ঘর থেকে হাত হাতে থেকে থালা বাটি কাঁসা যা কিছু পরে যাক আপনি পরে যাচ্ছেন কাউকে পড়তে দেখতেছেন আজকে মুসলিম সমাজ ধ্বংস হয়ে গেছে তারা মানুষের পরে যাওয়াকে টল করে ভিডিও ক্লিপ বানায় টিকটক বানায় হাসাহাসি করে একটা ব্যক্তি সাইকেল নিয়ে গাঁথ পড়ে গেছে একটা ট্রাক পড়ে গেছে একজন মুরব্বী ব্যাগ নিয়ে পড়ে গেছে আপনি খিলখিল করে হাসনার ভিডিও ভিডিও করেন এটা টিকটকের জিনিস মুসলিম সমাজকে ধ্বংস করে দেওয়া হয়েছে আর এই পরে যাওয়া মুরব্বীটা যদি আপনার দাদা হতো আপনার বাপ হতো আপনি এখানে বসে বসে হারে হায় এসে তামসা দেখতেন একটা মহিলা মানুষ বোঝা নিয়ে পড়ে গেছে আপনি হাসতেছেন তামসা দেখতেছেন আপনার মা যদি হতো আপনি হাসতেন এখানে দাঁড়িয়ে ভিডিও করতেন আপনার মাকে তাহলে মুসলিমদেরকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়েছে বিপদে পড়লে বিসমিল্লা বলতে হবে একটা মুরব্বী বাচ্চা যে কেউ পড়ে যাবে সাথে সাথে বলেন বিসমিল্লা ইনশাল্লাহ সে বড় ধরনের ক্ষতি থেকে বেঁচে যাবে এটা হচ্ছে আদব তা আমি যেটা বলতে চাচ্ছি আমাদের জবান ইসলামিক বানাতে হবে যেই জুমলা বলা যেমন আমরা বাচ্চাটা লক্ষ্মী এটা জায়েজ না না জায়েজ না জায়েজ কথা কারণ লক্ষ্মী এটা হচ্ছে হিন্দুদের দেবী ওখান থেকে আসছে কথা জায়গার নাম জিজ্ঞাসা করা হয়েছে বলতে পারেন কালের মন্দির কিন্তু হিন্দুরা ওখানে জয় কথাটা যুক্ত করে দিয়েছে আপনি তো জয় গান গাচ্ছেন কা কালীর জয় গান জয় কালী করবেন আপনি কেন কালীর মন্দির বলেন হয়ে গেল জয় কালীর মন্দির মানে তো মুসলমানরা জান না তার কি কখন কি বলতে হবে না নাম শব্দকে শব্দ চয়নকে আপনি ইসলামীকরণ করতে হবে যেটাতে আল্লাহর তাওহিদ আছে সেটা ওহদের যুদ্ধে যখন মুসলিমরা ক্ষয়ক্ষতি হলেন আবু সুফিয়ান ওদিক থেকে নিদা দিয়ে বলল লানাল ওজ্জা ওলা লানাল ওজ্জাই বলেছিল ওজ্জা ওলা ওজ্জা লাকুম এরকম কিছু যে আমাদের ইজ্জত দেওয়ার মতো অনুজ্জা আছে তোমাদের কিছু নাই রাস্তা উমর রদুকে বলতেছে রাসুলাম অসুস্থ তিনি তো মুমূর্ষ অবস্থা বলছে আজিবিয়া উমা জবাব দাও তার কথা বলছে বিমা ইউজিবিয়া রসুল্লাহ তাকে তার কথায় কি জবাব দেবো বলো আমাদের মাওলা আছে তোমাদের কোনো মাওলা নেই তাহলে মুসলিমদের মাওলা আমাদের মাওলা কে লানাল মাওলা আমাদের মাওলা আছে তাহলে আমাদের মাওলা না কে আল্লাহ এই শব্দগুলো প্রয়োগ করার চেষ্টা করবে তাহলে আমাদের মাওলা হচ্ছেন আল্লাহ সুবহান তো এইভাবে মুসলিমদেরকে ইসলাম শিক্ষা দেওয়া হয়েছে এই জন্য জবানকে শিরিক করা থেকে বেঁচে থাকে কথা অনেক লম্বা হয়ে যাচ্ছে শিরকের থেকে আপনি কিভাবে বাঁচবেন বললাম যেই সম্পর্কে আপনার জ্ঞান নাই সেই শব্দ আপনি উচ্চারণ করবেন না দ্বিতীয় পদক্ষেপ হচ্ছে আপনার সামনে কোনো একজন ব্যক্তি সিরকি কথা বলেছে অথবা সিরকি কাজ করতেছে আপনি কি দাঁড়িয়ে দাঁড়িয়ে তামসা দেখবেন সে যত বড় ব্যক্তি হোক আপনি তাকে বলতে হবে যে আপনার এই বাক্যটা ভুল এটা সিরকি বাক্য এটা এই জুমলাটা ভুল যেগুলো উদাহরণ আমি দিয়েছি এই উদাহরণ ছাড়াও বহু কথা আছে আপনি দেখতে পাবেন আপনি কাউকে উপকার করেছেন সে আপনার কাছে এসে বলবে ভাই আপনি না থাকলে আমার সন্তানটা এখনই মারা যাবে এটা কি শিরকি কথা আপনার কাছে বললো আপনি কি করবেন তাকে সন্তুষ্ট হবেন আপনি বলবেন যে না তোমার এই কথা পরিহার করতে হবে না আমরা কেউ কোনো ক্ষমতা রাখি না তোমার সন্তানকে কে বাঁচিয়েছে আল্লাহ কোনো ব্যক্তি যদি এইভাবে বলে যে আল্লাহ সুবাহ আমার অনেক উপকার করেছে এবং আপনি তার সাবাব আপনি তার উপকার আপনার মাধ্যমে উপকৃত হয়েছে এটা জায়জ কিন্তু সরাসরিভাবে বলবেন যে আপনি না থাকলে আমার সন্তানটা আজকে মরে যেত আপনি না থাকলে আমি এই চাকরিও পেতাম না না খেয়ে মরে যেতাম এটা কি সে ডাক্তার যদি এই মুহূর্তে না অপারেশন করতো আমার মাকে বাঁচানো যেত না এগুলো কি শির এগুলো থেকে মুসলিমদেরকে বাঁচতে হবে এবং আপনি তাকে নিষেধ করবেন আপনার সামনে হলে একটু আগে দলিল দিয়েছি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামের সামনে বলেছেন মাশা আল্লাহ হোসেন আল্লাহ যাচার আপনি যাচ্ছেন রাসুল কি চুপ করেছিলেন না তাকে নিষেধ করেছেন এইভাবে বলা যাবে না ওই বক্তা যে বলেছিল ইয়াসি হিমা রাসুল কি চুপ করেছিলেন না তাকে সঠিকটা শিক্ষা দিয়েছেন তাহলে আপনিও সঠিকটা শিখেন এবং সঠিকটা শিখাবেন কোনো রকমের যেন আপনার সামনে কেউ শিরকে উচ্চারণ করতে না পারে একটা বাচ্চা মা তাকে অটোতে উঠিয়েছে এখানে কালি দেয়া আর একটা মুসলিম মুখ খোলে না কেন আপনি আপনার বোনটাকে জিজ্ঞেস করতে পারেন না যে আপনার বাচ্চাকে এখানে কালি কেন দিয়েছেন জিজ্ঞেস করতে পারেন না সে হয়তো সঠিকটা জানে না তাহলে আপনি বলে দেন যে মুসলিম বাচ্চাদের এভাবে কালি দেওয়া জায়েজ নাই আপনি যেই কোনো আপনার চোখের সামনে কোনো বড় ধরনের শিরকি কথা কাজ উচ্চারণ হতে দেখবেন আপনি নিষেধ করেন তাহলে এই সমাজ থেকে শিরিক মুক্ত হবে ইনশাল্লাহ তৃতীয় স্টেপ যেটা শিরিক হয় এমন কোনো কিছু আপনার ঘরে আপনার শরীরে আপনার সমাজে রাখতে পারবেন না যদি আপনার সমাজ এমন কোনো মাজার থেকে থাকে যেখানে হাজারো মানুষ গুমরা হচ্ছে যেখানে মানুষ গিয়ে ওই মাজারের দেয়ালে গিয়ে পেট ঘষে আমি দেখে আসছি আমাকে বলা হয়েছে যদি আমি ওখানে যাই নাই নদীর ওপার কোথায় গেলাম কুম্বি কুম কুম কুমির আছে বলতেছে সে মাজারে যশোরের দিকে খান জাহান আলী বলতেছে হুজুর একবার দেখে যান আসছেন তখন এখানে মহিলারা কি করে বলুন কি করে বলছে যারা বাচ্চা হয় না তারা পেট খুলে ওই দেয়ালে ঘষে বলছে এই দৃশ্য দেখার জন্য আমি মাদারা যাবো না বুঝছেন তার মানে এটাও এরাও নাকি মুসলিম এরাও মুসলিম আপনার সমাজে যদি এমন কোনো মাজার গড়ে ওঠে যেখানে মহিলারা এসে পেট ঘষবে এই মাজার ভেঙে দেওয়াটা আপনাদের দায়িত্ব দায়িত্ব নয় এমন কোনো কিছু যদি হয় যদি বলা হয় যে এই পুকুরে গোসল করলেই সব রোগ মাফ হয়ে যায় এখন এলাকার মানুষ যদি এখানে এসে ডুবায় আপনারা বাধা দিবেন না যে এটা প্রচার করছে ওকে তো তো শিরিক যদি আপনি দূর করতে চান তাহলে শিরকের আস্তানাগুলোকে ঠেকাতে হবে মুশ্রিকদেরকে ঠেকাতে হবে যারা এগুলোর প্রচারক ওই যে দেখবেন যে আইসক্রিম বিক্রেতা স্টেপ লাগিয়ে দিছেন আপনার আপনি হচ্ছেন জেন্টলম্যান এডুকেটেড পার্সন আপনি ইন্টেলেকচুয়াল ব্যক্তি আপনার সামনে দিয়ে ওই আইসক্রিম বিক্রি করতে যাচ্ছে টেপ চালিয়ে দিয়ে কি বলতেছে কয় আমার কয় মুর্দাকে জিন্দা করে কে বলে আমার খাজাজি করে গান গাছেরা যাচ্ছে বলতেছে আব্দুল কাদের জিলানির জিলানি যার নামে আগুন হয়ে যায় পান এরকমই না কিছু বলে আপনি তো একজন বিবেকবান ব্যক্তি এই যে গান বাজিয়ে একটা মুশরেক একটা কবর মাজার পূজার এইভাবে আইসক্রিম বিক্রি করতে করতে যাচ্ছে ওর আইসক্রিম বিক্রির চাইতে আপনার ইমানকে তো বেশি ধ্বংস করেছে আব্দুল কাদের জিনানের নাম নিলে আগুন পানি হয়ে যায় তাহলে আপনার আপনার তো বিদ্যা বুদ্ধি আছে আপনার সামনে এই কথা বাজায় কি করে ওকে নিষেধ কেন করেন না যে কি বাজালি এটা মুর্দাকে জিন্দা করে কি আমার খাজাজি করে মুর্দাকে জিন্দা করে কি খাজায় তাহলে আপনি তো কথা শুনে বসে আছেন আপনি তো তার বাধা দিলেন তাহলে আমাদের সমাজের মধ্যে যারা শিরিকের প্রচার প্রসার করে তাদেরকে ঠেকাতে হবে তাইলে আপনি শিরিক মুক্ত এলাকা পাবেন দ্বিতীয়ত কি যে কথাটা বলতেছিলাম আলি আদিবিন হাতেব তিনি বলতেছেন আতাই নবী সাল্লাম ওফি উনকি সালিব আমি রাসুসলামের কাছে এসেছি তখন আমার গলায় একটা ক্রুশ স্বর্ণের একটা ক্রুশ ছিল ওই যে ক্রস থাকে না ক্রুশ ছিল আচ্ছা এটা কি মূর্তি রাসুলাম কি বলেছেন জানেন আমি তোমার আদি তোমার এই অসান এই পুতুল তোমার গলা থেকে সরব আর আসলাম এটাকে কি বলেছেন পুতুল বলেছেন পুতুল ওয়াসান আদি তোমার গলা থেকে পুতুলটাকে সরাও তার মানে আমি বোঝাতে চাচ্ছি স্কুল কলেজের পোলাপানরা লাল টাকা সুতা একটা কিছু হাতের মধ্যে বাঁধে এটা কিসের সাদৃশ্য এটা হিন্দুদের সাদৃশ্য এটা ইস্কনরা পরে ওই যে কমলা কালার একটা সুতা আপনি মাজার থেকে এনে পেনে পেনে দিয়েছেন এটা হচ্ছে পুতুল আর আপনি পুতুল নিয়ে ঘুরতেছেন আর আপনি বলেন আমি মুসলিম আপনার বাচ্চার কবরের মধ্যে কায়তন কালাসুতা বেধা বাধা ঘন্টা লাগানো এই সে মুক্ত আপনি কি পুতুল নিয়ে আপনি জীবনযাপন করতেছেন অথচ আপনি বলছেন পুতুলের পূজা করি এগুলো হচ্ছে সব অসান রাসুল ইসলাম আদিকে বলছেন তুমি অসান থেকে তুমি মুক্ত হও আদি তিরমিজতে আপনি হাদিস পেয়ে যাবেন তাহলে আপনাকে আপনার ঘর শিরিক মুক্ত করতে হবে আপনার ঘরে এমন কোনো খেলনা থাকতে পারবে না যেগুলো জীবন্ত মানে একেবারে মানুষের রূপের পুতুল একবার কোনো পশুর রূপের পুতুল মাথা থাকতে পারবে না এগুলো রাখতে পারবে না তারপর আপনার ঘরে এমন কোনো পিকচার থাকতে পারবে না সেটা বাবার ছবি হোক আপনার মায়ের ছবি হোক কারো কোনো ছবি পোস্টারিং করা প্রিন্টিং করা এটা আপনার ঘরে রাখতে পারবেন না এটাকে মিটিয়ে দিতে হবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আলী রাদিল্লাহকে একটা অঞ্চলে পাঠিয়েছিলেন তুমি এমন কোন প্রতিকৃতি কোন ছবি রাখবে না সবগুলোকে মিটিয়ে দিবে আর এমন কোন উঁচা শান শওকতলা কবর যদি তোমার চোখে পড়ে মিটিয়ে দেওয়া ছাড়া তুমি কিন্তু ফিরবা না রাসলামকে আলী রাদুলকে পাঠিয়েছিল সেটা হয়তো আমাদের নাই কিন্তু আপনার ঘরের ক্ষমতা তো আপনার কাছে আছে আপনার সমাজের ক্ষমতা তো আপনার কাছে আছে আপনার ঐক্যবদ্ধ হয়ে এই সমাজ থেকে এই সমস্ত শিল্পগুলোকে মিটান এগুলো হচ্ছে আপনার ক্ষমতাগত প্রয়োগ আর আপনি ব্যক্তিগত কি করবেন আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তুমি আমাকে শরিক থেকে বাঁচাও একটা দোয়া আছে এই মর্মে আপনি বলবেন আল্লাহ আউজুবিকা বিকা শাইহান আলাম আল্লাহ যে শিরিকগুলো আমি জানি আমি সেই শিরিক থেকে আশ্রয় চাচ্ছি আমার দ্বারা যেন সেই শিরিকগুলো না হয়ে যায় ওয়াস্তাকো ফেরুকা লিমালা আলাম আর আমি যেগুলো জানি না ওই শিরিক যদি আমার দ্বারা হয়ে গিয়ে থাকে আল্লাহ আমি তার কাছ থেকে তোমার কাছে ক্ষমা চাচ্ছি আল্লাহ তুমি ক্ষমা করো এটা দোয়া আর একটা চমৎকার আমল বলে দিই এটা এখন থেকে করবেন আবুদাউদ হাদিসটা কোট করেছেন ছত্রিশ নম্বর অধ্যায় পাঁচ হাজার পঞ্চান্ন পঞ্চাশ পঞ্চান্ন নম্বর হাদিস রাসুল্লাহ সাল্লাম নফল নামক এক সাহাবিকে বলতেছেন যে তুমি একরাহ কুল ইয়া আইয়ুহাল কাফিরুন সুম্মা নাম আলা খাতিমাতি সূরা ফেরুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন এই ছয়টা আয়াতের সূরা এটা পরে তুমি ঘুমাইবা যখন সুরাটা শেষ হয়ে যাবে তখন কথা বলবো তখন ঘুমিয়ে যাইবা কেন যেই ব্যক্তি ঘুমের সময় কুলিয়াই হালকা ফেরুন বিশ্বাস সাথে বলে ঘুমায় তাকে আল্লাহ শির থেকে মুক্ত করে দেবে এটা ইমাম আবু দাউদ করেছেন পঞ্চাশ পঞ্চান্ন তাহলে আমাদের প্রত্যেক দিনের আমলের মধ্যে থাকবে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে আমাদের দ্বারা যেন শিরিক না হয়ে যায় এবং আমরা প্রতি রাতে অন্তত কুলিয়া হালকা ফেরুন এটা আমরা পড়ব তার মানে আমরা যেন কাফেরদের সাথে সম্পর্ক ছেদের ঘোষণা করতেছি এই ইমান নিয়ে মরতে হবে আর যেই সম্পর্কে আমরা জানি না ইনশাআল্লাহ আজিজ সেই সম্পর্কে আল্লাহ সুবাহতালার কাছে এইভাবে ক্ষমা চাইলে আল্লাহ আমাদেরকে মাফ করে দেবেন তবে আমাদের মূল মেসেজ থাকবে দেখেন আমাদেরকে কিন্তু শিরিককে এটা জানতেই হবে এক দুই বক্তব্যে যথেষ্ট হবে না এইরকমের দশটা কুব্বা লেগে যাবে শিরিক কি জিনিস আপনাদেরকে বোঝানোর জন্য অতএব আমরা প্রত্যেকটা মুসলিম ভাই শিরিককে অনেক বেশি ভয় পাই কিন্তু আমাদেরকে জানতে হবে যে শিরিকগুলো কি আমাদেরকে জানতে হবে আপনি যদি উদাসীন হন আপনি যদি বেখেয়ালি হন আপনি যদি মনে করেন এখানে দলাদলির কোনো ব্যাপার আছে আপনি ক্ষতিগ্রস্ত হবেন আমাদের দায়িত্ব ছিল বলে দেওয়ার আমরা বলে দিয়েছি আল্লাহ আমাকে এবং এই কথাগুলোকে আমাদের মুসলিম ভাইদেরকে মেনে চলার তৌফিক দান করুন আল্লাহ আমার কথায় যদি কোনো ভুল বা বাড়াবাড়ি হয়ে থাকে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো এবং আমাদের মুসলিম ভাইদেরকে সেই কথাগুলোকে বোঝার এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করুন أقول لقولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروا إنه هو الغفور الرحيم